লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস বেস এ টেবিল এবং সম্পর্কের বিষয় জানব এখানে আমরা শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায় সম্পর্ক নির্ধারণ এবং তৈরি করা যায় লিব্রিঅফিস বেস এর পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি বেস ডাটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা এবং কিভাবে একটি ডেটাবেস এবং একটি টেবিল তৈরি করা যায় আগের টিউটোরিয়ালে আমরা উদাহরণের জন্য লাইব্রেরি নামক একটি ডেটাবেস এবং বুকস নামক একটি টেবিল তৈরি করেছিলাম এই টিউটোরিয়ালে আমরা লাইব্রেরি ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করব এবং শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায় এর জন্য লিব্রিঅফিস বেস প্রোগ্রামটি শুরু করা যাক তাহলে স্ক্রিনের বাঁদিকে নিচে উপস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন এএলএল প্রোগ্রামস ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন লিব্রিঅফিস স্যুট এবং শেষে লিব্রিঅফিস বেস যেহেতু ইতিমধ্যেই আমরা শেষ টিউটোরিয়ালে লাইব্রেরি ডেটাবেস তৈরি করে নিয়েছি তাই এখন সেটি খোলা যাক ওই ফাইলটি খুলতে open an existing database file বিকল্পর উপর ক্লিক করুন রিসেন্টলি ইউজড ড্রপ ডাউন বাক্সতে আমাদের লাইব্রেরি ডেটাবেস দৃশ্যমান হওয়া উচিত এবার ফিনিশ বাটনে ক্লিক করুন যদি আপনার ফাইলটি দেখতে না পান তাহলে কেন্দ্রে উপস্থিত ওপেন বাটনে ক্লিক করে উইন্ডোজ ডিরেক্টরিতে অর্থাৎ যেখানে লাইব্রেরি ডেটাবেসটি সংরক্ষণ করা হয়েছিল সেখানে ফাইলটি খুঁজুন ফাইলটি পেয়ে গেলে ফাইলের নামে ক্লিক করে ওপেন বোতামে ক্লিক করুন এখন যদি লিব্রিঅফিস বেস প্রোগ্রাম ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে লাইব্রেরি ডেটাবেস খুলতে পারেন উপরের ফাইল মেনুতে ক্লিক করে এবং তারপর ওপেন এর উপর ক্লিক করে উইন্ডোজ ডিরেক্টরিতে অর্থাৎ যেখানে লাইব্রেরি ডেটাবেস ফাইল সংরক্ষিত করা হয়েছিল সেখানে ফাইলটি খুঁজে নিন library.odb ফাইলের উপর ক্লিক করুন এবং নিচের ওপেন বাটনে ক্লিক করুন এখন আমরা লাইব্রেরি ডেটাবেসে আছি বাম প্যানেলের ডাটাবেস তালিকায় থাকা টেবিল আইকনের উপর ক্লিক করুন লক্ষ্য করুন ডান প্যানেলের উপর টেবিলগুলির তালিকায় বুকস টেবিল দেখা যাচ্ছে এখন বুকস টেবিলের উপর ডান ক্লিক করুন লক্ষ্য করুন এখানে বিভিন্ন বিকল্প রয়েছে যেগুলির থেকে আপনি আপনার মতো বিকল্প বেছে নিতে পারেন এবার এই টেবিলে তথ্য যোগ করতে ওপেন ক্লিক করুন অথবা আপনি টেবিলের নামের উপর ডাবল ক্লিক করে সেটিকে খুলতে পারেন একটি নতুন উইন্ডো খুলে গেছে যার শিরোনাম books library LibreOffice base table data view এখন আপনি টেবিলের সেলে সরাসরি মানগুলি লিখে বুকস টেবিলে তথ্য ঢোকাতে পারেন লক্ষ্য করুন বুক আইডি কলামে অটো ফিল্ড আছে অর্থাৎ আমরা যখন কোনো সারিতে তথ্য যোগ করব বেস স্বয়ংক্রিয়ভাবে এই কলামে মানগুলি ঊর্ধ্বক্রমে যোগ করবে এখন পর্দায় যেমন দেখানো রয়েছে সেরকম একের পর এক সারিগুলিতে প্রত্যেক সেলে তথ্য যোগ করা যাক সুতরাং বুকস টেবিলে পাঁচটি নমুনা তথ্যের সারি রয়েছে উপরে ফাইল মেনু ক্লিক করুন এবং তারপর ক্লোজ নির্বাচন করে উইন্ডো বন্ধ করুন এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে একটি মেম্বারস টেবিল তৈরি করুন যেটি প্রত্যেক সদস্য সম্পর্কে তথ্য সংরক্ষণ করবে যেমন সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বর নিম্নলিখিত তিনটি ক্ষেত্র অন্তর্ভুক্ত করুন মেম্বার আইডি এখানে ফিল্ড টাইপ বা ক্ষেত্রটির প্রকার পূর্ণসংখ্যা এবং এটিকে প্রাইমারি কি করুন নেম এটির ফিল্ড টাইপ টেক্সট ফোন এটির ফিল্ড টাইপ টেক্সট ঠিক আছে আপনার কাজটি করা সম্পূর্ণ হলে মেম্বার টেবিলটি দেখতে ঠিক এই রকম হবে এই উইন্ডোটি বন্ধ করে দিন এখন পর্দায় যেমন দেখানো আছে সেরকম চারটে নমুনা সদস্যদের তথ্য এই মেম্বার্স টেবিলে যোগ করুন ঠিক যেভাবে আপনি বুকস টেবিলে যোগ করেছিলেন সম্পূর্ণ হয়ে গেলে এই উইন্ডোটি বন্ধ করে দিন এখন আসুন আবার প্রধান উইন্ডোতে ফিরে যান এবং টেবলস আইকনের উপর পুনরায় ক্লিক করুন এবার তৃতীয় টেবিল তৈরি করা যাক বুকস ইস্যুড সম্পূর্ণ হবার পর বুকস ইস্যুড টেবিলে এই ক্ষেত্রগুলি থাকবে ইস্যু আইডি এটির ক্ষেত্র প্রকার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এটি হলো প্রাইমারি কি বুক আইডি ক্ষেত্র প্রকার পূর্ণ সংখ্যা মেম্বার আইডি ক্ষেত্র প্রকার পূর্ণসংখ্যা ইস্যু ডেট ক্ষেত্র প্রকার তারিখ রিটার্ন ডেট ক্ষেত্র প্রকার তারিখ অ্যাকচুয়াল রিটার্ন ডেট ক্ষেত্র প্রকার তারিখ এবং চেকটিং ক্ষেত্র প্রকার হ্যাঁ অথবা না অর্থাৎ বুলিয়ান ঠিক আছে বুকস ইস্যু টেবিল তৈরি হয়ে গেছে এখন পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন নমুনা তথ্য এই টেবিলে যোগ করুন এটির অর্থ হয়তো এখন আপনার কাছে পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন ঠিক কি ঘটছে এখন আমাদের লাইব্রেরি ডেটাবেসের মধ্যে তিনটি টেবিল আছে এবং সেগুলিতে নমুনা তথ্যও রয়েছে এবার ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরি করা নিয়ে জানা যাক তাহলে আমরা তিনটি টেবিলে তিনটি আলাদা তথ্য সংরক্ষণ করেছি বই সদস্য এবং সদস্যদের দেওয়া বই এছাড়া আমরা তিনটি টেবিলেই প্রতিটি বই প্রত্যেক সদস্য এবং প্রতিটি বই দেওয়াকে স্বতন্ত্রভাবে সনাক্ত করার জন্য একটি করে কলাম নির্ধারিত করেছি সেগুলি হলো প্রাইমারি কি বা প্রধান কি প্রাইমারি কি এর আরো অনেক সুবিধার মধ্যে একটি অন্যতম সুবিধা হলো এটি টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে কিন্তু সম্পর্ক তৈরি করার কি প্রয়োজন আছে বুকস ইশ্যুড টেবিলে তাকান এখানে আপনি বইয়ের আইডি এবং সদস্যদের আইডি ক্ষেত্র দুটি দেখতে পাচ্ছেন বুকস ইস্যুড টেবিলে এ দুটির মধ্যে যে কোনো মান থাকতে পারে কিন্তু এ দুটির মান যথাক্রমে বুকস এবং মেম্বারস টেবিলে এই দুটি ক্ষেত্রের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অর্থাৎ যদি বুকস টেবিলে ম্যাকবেথ বইটির আইডি 3 হয় তাহলে বুকস ইস্যুড টেবিলের বুক আইডি ক্ষেত্রে 3 লিখলে এখানে ওই একই বইকে বোঝানো হবে তাহলে এই দুটি টেবিলকে আরো স্পষ্টভাবে সংযুক্ত করতে তাদের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন আছে এছাড়াও উদাহরণস্বরূপ কিভাবে এই সম্পর্কটি স্থাপন করবেন যে ম্যাকবেথ বইটি রবি কুমারকে ২রা জুন ২০১১ তে দেওয়া হয়েছিল এছাড়াও কিভাবে আপনি নিশ্চিত হবেন যে একটি বই শুধুমাত্র গ্রন্থাগারের সদস্যদেরকে দেওয়া হচ্ছে অন্যদেরকে দেওয়া হচ্ছে না এগুলি করতে সম্পর্ক স্থাপন করতে হবে যা তথ্যগুলিকে পরস্পর যুক্ত করতে সাহায্য করবে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে পরস্পর যুক্ত করার মাধ্যমে আমাদের বেসকে বোঝাতে হবে যেন এটি শুধুমাত্র বুকস টেবিল এবং মেম্বার্স টেবিল থেকে মান ব্যবহার করে দেখা যাক এটি কিভাবে করা যায় লিব্রিঅফিস বেস প্রধান উইন্ডোতে টুলস এর উপর ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন রিলেশনশিপস একটি ছোট পপআপ উইন্ডো প্রদর্শিত হচ্ছে এখানে সবচেয়ে উপরের টেবিলটি নির্বাচিত করুন এবং অ্যাড বাটনে ক্লিক করুন অন্যান্য দুটি টেবিলেও এই একই কাজ পুনরাবৃত্তি করুন পপআপ উইন্ডোটি বন্ধ করুন এখন আমরা একটি পংক্তির মধ্যে তিনটি টেবিল দেখতে পাচ্ছি বুকস বুকস ইস্যুড এবং মেম্বার্স ক্লিক করে টেনে অন্য স্থানে এনে টেবিলগুলির মধ্যে আরো ফাঁক রাখা যাক এখন বুকস ইশ্যুড টেবিলের বুক আইডি এর উপর ক্লিক করুন এবং সেটিকে টেনে এনে বুকস ইশ্যুড টেবিলের বুক আইডি এর উপর বসান এই দুটি ক্ষেত্রের নামের মধ্যে সংযোগকারী একটি লাইন লক্ষ্য করুন তাহলে আপনি একটি সম্পর্ক তৈরি করেছেন এবার মেম্বার আইডি এর জন্য এই একই কাজের পুনরাবৃত্তি করুন মেম্বার টেবিলের মেম্বার আইডি এর উপর ক্লিক করে টেনে আনুন এবং বুকস ইশ্যুড টেবিলে বসান আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন দুটি সম্পর্ক তৈরি করেছেন তাহলে এভাবেই আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন এবং রিলেশনাল ডেটাবেসের বিভিন্ন টেবিলগুলির মধ্যে সংরক্ষিত অর্থপূর্ণ তথ্যগুলিকে পরস্পর সংযুক্ত করতে পারবেন এখানেই LibreOffice এর টেবিল এবং সম্পর্ক সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে টেবিলে তথ্য যোগ করা যায় সম্পর্কের সংজ্ঞা দেওয়া এবং সম্পর্ক গঠন করা spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়